প্রেম কখনো সুখ দিতে পারে না दीते হাসাতে পারে না প্রেমী শুধু নিতে জানে দিতে জানে না রুহুল ভাই প্রেমী শুধু কাদাতে জানে হাসাতে পারে না প্রেমী শুধু দিতে পারে করেছে লাইলির সনে মজনু দিওয়ানা ইউসুফ আর জুলেখার প্রেম কোরআনে জানা প্রেম করেছে লাইলির সনে মজনু দিওয়ানা Kinda Hanover. দিতে পারে না প্রেমে কখনো সোহাম মামা সুখ দিতে জানে না শুধু কাদাতে জানে হাসাতে জানে না প্রেমী শুধু নিতে জানে দিতে জানে না অহেদ ভাই প্রেমী শুধু কাদাতে জানে হাসাতে পারে না সুর হাকামা প্রেমী শুধু নিতে জানে pudiste